আমি সিঙ্গেল সেটা বড় কথা না কেউ আজ পর্যন্ত আমাকে পটাতে পারেনি সেটা বড় কথা তো গাইস আপনাদের কাছে আজকে একটা সুসংবাদ নিয়ে আসছি আর সুসংবাদটা হচ্ছে যে বাসা থেকে আমাকে অনেক বেশি জোর করে চাপ দিচ্ছে শুধু একটা বিয়ে করার জন্য তো আমি বিয়ে করতে চাচ্ছি না কারণ একটাই কারণ যে আমি তো সামনে একটা বেলুনি ফুলেতে পারি না বুড়বেট কেন লাবি বাচ্চা লাগবে এক্ষুনি আমি এখন বাচ্চা করতে পাবো আই তোমাকে বাচ্চা দিবে কিনা বল বল দিবে কিনা বল বল আচ্ছা আমি রেডি হয়ে আসছি মেন্টালি সব ছেলেরাই সুন্দর কিন্তু কিছু কিছু ছেলেদের ব্ল্যাক শাড়িতে একটু বেশি সুন্দর লাগে সরি ব্ল্যাক পাঞ্জাবিতে তোবা তোবা তোবা তোবা ব্ল্যাক পাঞ্জাবিতে প্রেমেরই আকাঙ্ক্ষা ও পাঙ্খা ভাল লাগছে ভাই ভাল লাগছে ব্যাপারটা যে ভাল লাগছে পাঙ্কাশ বাতাস আইতে আইতে পোলা পাইনে নাস্তাছে ছোটবেলায় কাজ্জা কইরা কারোর সাথে না পারলে স্যাপ দিয়া দৌড় মারতাম তুই কি বাংলা দুনিয়ার মধ্যে একলাই বিয়া করছস একটা ব্যাপার বুঝলাম না সরকার শুধু মেয়েদেরকে লেখাপড়ার এত সুযোগ সুবিধা কেন দিয়েছে কারণ সরকার জানে মেয়েরা স্কুলে গেলে ছেলেরাও যাবে পৃথিবীর সবচাইতে নীলজ্জ কে বলতো চাচা সাবান ছেলে মেয়ে সবার সাথে তার শারীরিক সম্পর্ক আছে <laughs> খালামুনি তোমার হাত কালো কেন এই কিসের খালামুনি রে কিসের খালামুনি তোর মা খালা তোর চোদ্দ গোষ্ঠী খালা আমি খালামুনি অসভ্য গিলা দেখতে সুন্দরী শিক্ষিতা রান্না বান্না ভালো জানে হাজবেন্ডকে অনেক বেশি ভালোবাসবে পরিবারের সবার সাথে সুন্দর করে কথা বলবে এই সবগুলো কোয়ালিটি যদি আপনি একসাথে পেতে চান তাহলে ডেফিনেটলি আপনার বরিশালের মেয়ে বিয়ে করতে হবে মানে ভাল লাগে না এখন আমাকে আর হ্যাঁ বউ ভালো লাগে না কাকে ভাল লাগে কাকে ভাল লাগে সানি লিওনকে ভাল লাগে দেখতে ইচ্ছে করে ওই তুই যাস না বেশি দূর আমার গায়ে লাগে দূর আমার হৃদয় মাঝারে নিয়ে যাব বহু দূর ও তুই যাস না বেশি দূর আমি কই দিন কমু ভাই আমি এই সার্ভারে না ভাই আমি এই সার্ভারে না আমি হলো এরাবিয়ান সার্ভারের ভাই আমার গাড়ি না জাস্ট দুদিনের লিগে পাঠাইছি তুমি খেলা দেখানির লিগে